প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মা লক্ষ্মীর ব্রত কথা ও মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করলে যথেষ্ট পরিমাণে আপনার ধনসম্পদ এবং আধ্যাত্মিক সম্পদ সৌন্দর্য সৌভাগ্য বৃদ্ধি পায় মা লক্ষ্মীর কৃপায় তাই ঘরে ঘরে প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার যদি আপনি সন্ধ্যা প্রদীপ চালার পর বা পুজো সেরে যদি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন এক্ষেত্রে সংসারের শ্রীবৃদ্ধি হয় সব দুঃখ বিনাশ হয় সকল প্রকারের বাধা বিঘ্ন দূর হয় আর্থিক উন্নতি হয় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি চাকরিজীবীদের কর্মের উন্নতি সকল গ্রহদোষ থেকে মুক্তি এবং সকল প্রকারের মঙ্গল লাভ হয়ে থাকে আজ আমি এই ভিডিওতে আপনাদের শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে শোনাব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখবেন জয় মা লক্ষ্মী দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠতে লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ করিতেছে কত কথা সুরে আলাপন সৃষ্টিতত্ত্ব জ্ঞানতত্ত্ব কত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় অকস্মাৎ দেবশ্রী নারায়ণ স্বরে আসিলেন ভক্তিচিত্তে বৈকুণ্ঠ নগরে প্রণাম করে দেবশ্রী বলেন বচন মর্তে দুর্ভিক্ষ মাগো কি ভীষণ ঋষি বলে মা তুমি চঞ্চলা মন সর্বদা ঘোরো ভ্রমণ হতে ভ্রমণ মর্তবাসী তাই দেখে কষ্ট কত পায় দেখি তাহা কেমনে মর্ম প্রাণের সয় অন্যাভাবে লোকের কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে কি ভীষণ রোগে ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করে দেয় স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধার জ্বালায় দুর্ভিক্ষ হইলে শেষে মরে জীবগণ দয়া করে মাগো তুমি করো নিবারণ এই দুর্দশা দেখি প্রাণী নাহি সয় করো নিবারণ মাগ হইয়া সদয় নারদের বাক্য শুনি কহেন হরিপ্রিয়া বিষ্ণু মাতা আমি দেবী বিষ্ণু জয়া যে যেমন করে সে তেমন পায় যে দোষের কর্মফল করে হায় হায় মহামায়া স্বরূপে নারী সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন এমন মনুষ্য জাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষ্মী ত্যায্য তাহারে নারীর পরম গতি স্বামী ভিন্ন কেবা ভুলিয়েও না করে নারী প্রতি পদসেবা যথায় স্বেচ্ছায় ঘুরিয়া বেড়ায় গুরুজনে নানা কটুবাক্য শোনায় সর্বদা হিংসা করে না মানে আচার হিংসাতে তার মজে সংসার ছড়া নাহি দেয় প্রভাত কালে লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দ্বারে দূর দূর করি তারাই তাহারে যেবা গুরু ব্রহ্ম দেখি ভক্তি নাহি করে মম নিবাস কভু নহে সেই ঘরে এতই চিহ্ন সিঁদুর শাখা না দেয় বাসি কাপড়ে যথা তথা বেড়ায় স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ ত্যাজ্যিয়া তাহারে করি অন্যত্র গমন তিথিভেদে যেবা বা নিষিদ্ধ দ্রব্য খায় হই না কভু তার ওপর সদয় যে মনুষ্য ভক্তি ভরে একাদশী না করে কদাপি নাহি থাকি তার ঘরে উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘোরে গুরুজন দেখি ঘোমটা নাহি টানে বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম নাহি করে সন্ধ্যাকালে ধূপদীপ নাহি দেয় ঘরে ঠাকুর দেবতা আদি প্রকভু নাহি পোজে সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে এমন নারী যে গৃহে বসতি রয় লক্ষ্মী ত্যাজ্য তাহাকে জানিবে নিশ্চয় এ তো বলি লক্ষ্মী দেবী বলেন মুনিকে কর্মদেশে মনুষ্য নিজ ফল ভোগে ঋষি বলে মাগো তুমি জগৎ জননী সন্তান কি করো ক্ষমা হে সনাতনী দূর করে দাও মা ভীষণ মহামার বর দিয়ে জীবেরে কর নিস্তার এই বলি বিদায় হইলেন মুনিবর চিন্তায় রইলেন কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কিরূপে নিস্তার পাবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনে কহেন জনার্দন শুনি দেবী মন দিয়া আমার বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমার কৃপায় দূর হইবে অনাসৃষ্টি যেজন গুরুবারে লক্ষ্মীব্রত করে সুখে জীবন কাটিবে তোমার পরে লক্ষ্মী কভু নাহি ছাড়িবে তাহারে জীবনান্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মর্তে গিয়া করো এই ব্রতের প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার গমন করেন দেবী লক্ষ্মী হরির কথায় প্যাচাকে মর্তে আইলেন জগৎ মাতা অবন্তী নগর পাশে এক বনে তথা আসি মা কমলা উপস্থিত হন হেতায় ছিলেন ব্যবসায়ী ধনেশ্বর রায় অগাধ ধন চৌদ্দ কুল বসি খায় পত্নী সুমতি ছিল সাত কুমার সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার যথাকালে ধনেশ্বর করিল গমন সেই বিধবা হন ধনেশ্বরী সর্বদা কলহ করে সপ্তবধূগণ মারমার কাটকাট হইল সর্বক্ষণ সংসার রচিল যে তাহা মতো যায় সুখের পরিবার হইল ছাড়খার এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে বন গমন করিল জীবন ত্যাজিতে এই বনে বিদ্যাবাসী করে হায় হায় এ বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখি হরিপ্রিয়া বিদ্যারূপ ধরে ছদ্মবেশে দেখা দিল ধনেশ্বর ভাজ্জারে দেবী কহেন কে তুমি দেহ পরিচয় তোম কোথায় হতে আসিলে বলো আমায় স্থান বড় ভয়ঙ্কর নির্জন বন হেতা হোতা নাহা নানা জন্তু করে বিচরণ বুড়ি বলে মাগো পোড়া কপাল আমার ভয় আমি করি না আর মরিবার এত বলি বৃদ্ধা সব কথা কন শুনিয়ায় দুঃখিত হইল কমলার মন বৃদ্ধার প্রতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের লিখন যাও তুমি গৃহে ফিরি করো লক্ষ্মীব্রত অবশ্যই আসিবে সুখ পূর্বের মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলিত্রয়গণ ব্রত সকলে কিছু করিবে আয়োজন আসন পাতি তাহে লক্ষ্মীমূর্তি এন বসায়া আম্রপল্লব গোটা ফলে ঘট সাজাইবে বিবিধ পুষ্প বিল্লপত্র নৈবেদ্য সকল দিবা কলা শর্করা আতপ তাম্বুল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে এক মুষ্টি তম্বুল জমাইবে লক্ষ্মী ভাঁড়ে আম্র পল্লব করিবে সিঁদুর তৈলের গোলা চাল বাটি লক্ষ্মীর সম্মুখে দিবা আলিপনা ধূপদীপ জ্বালিবে সম্মুখে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজা বসিবে এক মনে পুজো দেবে লক্ষ্মী নারায়ণ পুজো শেষে ব্রত কথা করিবে পাঠন না করিলে পুজোর ঘণ্টা বাদন পুজো অন্তে উলুদিয়া মিলি এ গণ এই বলে যেই জন ব্রত করে কোনো দুঃখ তাহার আর নাহি রবিবে শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে কে মা তুমি কহ পরিচয় দান এই শুনে লক্ষ্মী দেবী শয়ন মূর্তি ধরে ভক্তিচিত্তে বিদ্যা কাঁদে ভূমির ওপরে লক্ষ্মী বলে যাহ তুমি নিজের ভবন গুরুবারে আমারে পুজিবে নিয়ম মতন এই বলিয়া বিদায় লইল সাগর নন্দিনী ঘরে ফিরে আসিল ধনেশ্বর পত্নী বধূগণ কহিল লক্ষ্মীব্রত কথন গুরুবারে লক্ষ্মী ভজনে সপ্তবধূগণ ধীরে ধীরে হইল সুখের ভবন যেখানে আসিল ঘরে পূর্বের মতন সপ্ত ভাই মিলেমিশে কহেন বিসর্জন সংসার হইল যেন স্বর্গের দেব ভবন এই দেখে এক রমণী পূজা আনিত করিল স্বামী চিররোগী উপার্জনহীন সংসারে ভক্তি ভরে সেই সে নারী লক্ষ্মী দেবী ভজে হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সব খোঁজে রোগ ছাড়ি তার স্বামী সুষ্ঠ হইল এই ভেবে সকল দুঃখ তার ঘুচিল আনন্দিত চিত্তে জন্মিলে তাহার সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন এইভাবে লক্ষ্মীব্রত ছড়ায় দেশ দেশান্তরে সকলে শুনি লক্ষ্মী দেবী পূজা করে লক্ষ্মীর কৃপায় সকলের দুঃখ চলে যায় আর কৃপায় সকলের ওপর বর্ষায় একদিন লক্ষ্মী পুজো করে বামাগণ আসিল এক বণিক তাহাদের সদয় বণিক কহেন কোন দেবী কি পরিচয় কহিলে পুজোর দেবী কি ফল হয় বামারা বলেন ইনি লক্ষ্মী দেবী জগৎ জননী লক্ষ্মীর কৃপার সুখে রহে ব্রতনী গুরুজন বারে এই জন লক্ষ্মী পুজো করে অবশ্যই থাকিবে সুখে কমলার বরে এই বাক্য শুনে হাসলেন বণিক মহাশয় মনিরা এই সত্য কথা কয় কপালে যদি না থাকে ধনের লেখন কীরূপে দেবী লক্ষ্মী বর ধনজন শুধু শুধু লক্ষ্মী পুজো করি কি হয় বৃথা কাটাইলে কমলের পূজয় গর্বে ভরা বাক্যে লক্ষ্মী সইতে নাই রে ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠিল তার নৌকা জলে ডোবে ধনজন আদি গেল নানা রোগ ভরে মরকে রোগে তাহার গিরজ হইল ছারখার ভিখারি হইল বনে ঘোরে দাঁড়ে দাঁড় এককালে সে থাকিত রাজার হালে আজ সে ভিখারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘুরে সদাগর একদিন আইল সেই অবন্তী নগর সেই স্থানে ব্রত করে যেমন বামগণে বসি তাহা মনে দেয় লক্ষ্মী ভোজনে সেই দেখি পূর্ব কথা হইল স্মরণে এই স্থানে দেবীকে করিছি অবমাননা এই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লুটিয়া সদাগর কাঁদে বারেবার এই স্থান করিছি মাগো বহু অহংকার এই পাপে সব কিছু হইল ছারখার ধন গর্ভে মত্ত হয়ে কহিনু অবহেলা এই অবহেলায় মা তুমি মরে ত্যাজিলে ক্ষুদার জ্বালায় মাগো ঘুরি দেশ দেশান্তরে ধনজন আত্মীয় গেলা আমাকে সকলে তুমি মা দয়াময়ী বিষ্ণু বৃক্ষ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগৎ পালিনী তুমি যারে রক্ষা করো কিসের তাহার ভয় আমি যারে ত্যায্য যাও সে সবই হারায় তুমি যারে কৃপা করো সে ধন্য হয় তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয় হৃদয় এইভাবে সদাগর লক্ষ্মীস্তব করে কমলার কৃপাতিষ্ঠি বণিকের ওপরে লক্ষ্মীর কৃপা বণিক সব ফিরে পায় গৃহে ফিরে মন দিয়ে লক্ষ্মী পুজো করে লক্ষ্মীর কৃপায় তাহার ধনজন বাড়ে এইভাবে ব্রত প্রচার হয় দেশ দেশান্তরে এইভাবে সকল লক্ষ্মী পুজো করে ধনে জনে বাড়িল কমলার ঘরে খাদ্যজন বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বলে তুলিয়া যে সে হৃদয় এই জন ভক্তি ভরে লক্ষ্মী পুজিবে অবশ্যই তাহার দুঃখ সকল ঘুচিবে এর পরে ব্রত কথা আর যে বা শ্রবণ করে অবশ্যই পাবে সে মায়ের চরণ ব্রত কথা শুনি অবশ্যই ভক্তি মনে মা লক্ষ্মীর কৃপা বাড়িবে জনে জন জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী তোমার কৃপায় শেষ কহনি গ্রন্থখানি নমস্কার যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন